কেয়ামত যে হবে এবং এটা যে অত্যন্ত নিকটে চলে এসেছে এই সম্পর্কে কোরআন হাদিসে তো যথেষ্ট কথা বলা হয়েছে যদি আমরা ভুলে যাই আসুন দুই একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই কেয়ামত যে কতটা নিকটে আর এটার বাস্তবতাই যে কতটা আপনাকে দেখিয়ে দেবে পরিস্থিতি যে কেয়ামত যে আসলে কতটা নিকটে এটা কয়েকটা ভাষা থেকে আপনি জ্ঞান অর্জন করেন যদি এখান থেকে আপনি উপদেশ নিতে না পারেন তাহলে জেনে নেন আপনাকে উপদেশ দেওয়ার মতো নতুন করে আর কোরআন নাজিল হবে না কোরআনে যেসব কথাগুলো আল্লাহ বলে দিয়েছে এটা যদি কোনো ব্যক্তিকে সঠিক রাস্তায় নিয়ে আসতে না পারে আল্লাহ সুবানাহতালা বলছেন আর কোনো কিতাব নাজিল হবে না কারণ যদি আর কোনো কথা বললে তোমার ইমান নিয়ে আসার চান্স থাকতো আল্লাহ বলছেন যে আমি ওটাই নাজিল করতাম কিন্তু যেই কথাগুলো বলার পরে তোমার ইমান যদি না আসে এরপরে আর কোনো কথা তোমার ইমান আনাবে না তো পরকাল যে বাস্তব হবে এবং অত্যন্ত নিকটে এ সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে যে তথ্যগুলো রয়েছে যে কেমত সংগঠিত হবেই তাদের মাঝে এমন ধারণা করা আমরা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে আজ পর্যন্ত যত জ্ঞানীরা আছে যদি আপনি তাদের দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেক যুগের জ্ঞানীরা ভাবত এটাই মনে শেষ যুগ এই একশো শতাব্দীর মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারা এমন কিছু দেখতে পেত তারা ওই এগুলো ঘটলেই মনে করতো যে কেয়ামত হয়ে যাবে একশো বছরের মধ্যেই তাদের এই ভাবনাটা এটা তাদের নির্বুদ্ধিতা নয় বরং এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন যে দাজ্জাল চলে আসলো কিনা কোনো এক রাতে একটা বিকট শব্দ হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আগেই সেখানে উপস্থিত সাহাবেকার আমরা যখন পরে তার পেছনে পেছনে এসেছে দেখেন যে ওদিক থেকে অলরেডি রাসুসলাম ঘোড়ায় চড়ে আসতেছেন তখন তিনি বললেন নিরাপদ আমি ভেবেছিলাম এমন কিছু ঘটেছে যদি দাজ্জাল হতো তাহলে আমি একাই তো ট্যাকেল দিতাম কিন্তু তেমন কিছু হয়নি তোমরা ফিরে যাও সুবাহান আল্লাহ একা তো কতটা সাহসে আল্লাহ সুবাহানহমাতলা তাকে করেছিলেন তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জানতেন দাজ্জাল আসবে কিন্তু তিনি মাঝে মাঝে সিচুয়েশনে এমন হয়ে যেত তার মনে হচ্ছে যে দাজ্জাল মনে হয় বেরিয়ে গেল আর তখন তিনি বলেছেন যদি দাজ্জাল আমার সময়ে বেরিয়ে চলে আসে তাহলে আমি যথেষ্ট এই ভাষাটাও রাসুসলাম বলেছে কেন তার মানে যেই সম্পর্কে একিনের সাথে জ্ঞান দেওয়া হয় নাই তাহলে বুদ্ধিমানদের কাজ হবে খুব শীঘ্রই সেটা ঘটে যাবে এমন চিন্তা করা যেমন আমরা গত খুদ্ায় বলেছিলাম আপনারাও জানেন হয়তো জুমার দিনে যখনই বৃহস্পতিবার রাত হয় সূর্য যখন ডুবে যায় তখন পৃথিবীর সমস্ত সৃষ্টি ভীত থাকে কতক্ষণ পর্যন্ত জুমার দিনের সকালের সূর্য স্পষ্ট উদিত না হয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কিছু মুশফিকান প্রত্যেকটা জিন জিন নয় বলা হয়েছে যত রকমের প্রাণী আছে ফেরেস্তা প্রাণীগুলো পশু পাখিগুলো সব ভয়ে ভীত থাকে কারণ তাদের এই জ্ঞান আছে যে কেয়ামত হবে এই শুক্রবারের এই ফজরের সময় তাদেরকে জ্ঞান দেওয়া দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে একটু এক্সট্রা জ্ঞান দেওয়া দেওয়া হয়েছে পরীক্ষামূলক যার ফলে আমরা নাকে তেল দিয়ে ঘুমাই আমাদেরকে কি জ্ঞান দেওয়া দেওয়া হয়েছে যে কেয়ামত হওয়ার চল্লিশ বছর আগে ইসা আলাহ ইসালাম আসবে বা চল্লিশ বছর পর্যন্ত ইসলাম কায়েম হয়ে যাবে তারপরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে দাজ্জাল বেরোবে তো আজকে শুক্রবার তো এগুলো কিছুই ঘটে নাই তার মানে আমরা জানি যে আরও বিশ পঞ্চাশ বছর লেগে যাবে তার মানে আগামী শুক্রবারটা আমার ঘুমের সময় কিন্তু প্রাণীকে এই জ্ঞান দেওয়া হয়নি কিন্তু অধিকাংশ নির্বোধরা তারা এই জ্ঞান পাওয়ার পরে এটা হচ্ছে একটা শয়তানি চিন্তা ভাবনা কারণ আল্লাহ সুবানা হুয়া তালা যখন সুলাইমান আলহি ইসলামের মাধ্যমে জাদুবিদ্যা নাজিল করেছেন তখন ফেরেশ তারা তার যুগের ফেরেস্তারা যখন এই জাদুবিদ্যা নিয়ে এসেছিল তিনি কি বলেছিলেন ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর আমরা তোমাদেরকে শিখাবো বটে কিন্তু এগুলোকে প্রয়োগ করতে পারবে না কিন্তু যারা শয়তান টাইপের তারা এগুলো শিখে নিয়ে কি করে ওটাকেই তারা প্রয়োগ করে তা আজকে আমাদের অবস্থা হচ্ছে এরকম আমাদেরকে জ্ঞান কেন দেওয়া হয়েছে যে শুক্রবার দিন কেয়ামত হবে তার আগে ঈসা আসবে তার আগে মাহাদি একজন ইমাম আসবে তারপরে এমন কিছু হবে দাজ্জাল হবে এগুলো কেন শিক্ষা দেওয়া হয়েছে ভয় স্বরূপ যাতে করে আমরা আল্লাহ সোবানা হুয়াতালার কাছে সেগুলো থেকে আশ্রয় চাই কিন্তু এগুলো জেনে নেওয়ার পরে আমরা টাইম সিলেক্ট করে ফেলেছি যে না তাহলে আগামী শুক্রবার আর কেমত হবে না এই জন্য আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান শুক্রবার দিন হয়ে থাকে অথচ যেই দিনটা ছিল আমাদের ভীতির দিন যেই দিনটা হওয়া উচিত ছিল আমাদের ইবাদতের দিন যেই দিনটা হওয়া ছিল আমাদের জিকির করার দিন যেই দিনে আল্লাহ সুবানা হুয়াত আমাদেরকে কাজ থেকে ফ্রি করে দিয়েছেন যেই দিনে বলা হয়েছে আজান হয়ে গেলে সব কিছু বন্ধ করে দাও আসো আল্লাহর জিকিরের দিকে যেই দিনে আমার একটা মুহূর্ত রাখা হয়েছে যেই দিনে দোয়া করলে আল্লাহ সুবাহতাল্লাহ কবুল করে যেই দিনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে যত বেশি পারেন আপনি সালাদ সালাম পাঠ করেন এই জন্য না জুমার দিনকে কায়েম করা হয়েছে কিন্তু আমরা সেটাকে করে দিয়েছি বিয়ে সাদির অনুষ্ঠানের বার্থডে পালন করার দিন তো এই জুমা জ্ঞান আমি যেটা বোঝাতে চাচ্ছি যে জ্ঞানীদের কাজ হচ্ছে জ্ঞান আসলেই সে জ্ঞান দিয়ে সে উপকৃত হবে আপনি ভুলে গেছেন যে আগামী শুক্রবার কেয়ামত হবে না কথা তো সত্য কিন্তু আজকের পরে একটু পরে আপনি মরতে পারেন না এটা কি বলেন আরে পৃথিবী টিকে থাক না থাক পৃথিবী ধ্বংস হবে কি হবে না আপনি আছেন সেই চিন্তা নিয়ে কিন্তু আপনার কেয়ামত তো যে কোনো সময় হয়ে যেতে পারে তাহলে কেন আপনি ওখান থেকে শিক্ষা কেন নিচ্ছেন না আপনি চেয়ে আছেন পৃথিবীর দিকে পৃথিবী ধ্বংস হবে নাকি হবে না কিন্তু আপনি আপনার কেন ধ্বংস ভাবছেন না প্রত্যেকটা ব্যক্তির মরে যাওয়াটাই হচ্ছে তার কেয়ামত আর আমাদের কেয়ামত যখন তখন হতে পারে আর অলরেডি যদি আমরা আমাদের পূর্ণ বয়সকে হিসাব করি তাহলে আমাদের এখানে যারা আছি তাদের অধিকাংশদের হাতে মাত্র ২০ থেকে ৩০ বছর বাকি আছে কেয়ামতের কারণ রাসুল্লাহ সাল্লাম কী বলেছেন আমার উম্মতের বয়স দেওয়া হবে ষাট থেকে সত্তর আর আমরা অধিকাংশ মানুষগুলো এখানে পঁয়ত্রিশ পার করে চলে এসেছি তাহলে আমাদের হাতে হিসেবে গড়ির কাটা অনুযায়ী মাত্র পঁচিশ থেকে ৩০ বছর বাকি আছে তাহলে আপনাকে দেখতে হবে যে কেমত কবে হবে আমরা এর মধ্যেই মরে যাব তার মধ্যে আমাদের মাঝে কত অসুখ কত দুর্ঘটনা ঘটছে যে কোনো সময় আপনি আপনি মরে যেতে পারেন আমাদের হাতে অতটা সময় নেই তো কেমন যে কোনো সময় হয়ে যাবে তো জ্ঞানীদের কাজ হচ্ছে যখনই কোনো রকমের এমন নিদর্শন যখন তার সামনে ফুটে ওঠে চট করে সে নিজেকে কাজে লাগায় আর যখনই আমরা ভাবতে পারবো যে হ্যাঁ পৃথিবী টিকবে না পৃথিবীর বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে এইভাবে যে ব্যক্তি চিন্তা করবে সেই কেবল উপদেশ গ্রহণ করবে সেই কেবল তার ইমান আমলের উন্নতি ঘটাবে আর যারা চিন্তা করে না তারা কোনো দিন এখান থেকে আপনার শিক্ষা নেবে না কেমন যে অত্যন্ত কাছে চলে এসেছে আল্লাহ হুয়া তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এইভাবে বলেছেন যে মানুষ তোমাকে জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে ইয়াস আলু কান্না সা আনি সা কুল ইন্নামা ইলমোহা ইন্দাল্লাহ তুমি বলে দাও কেয়ামতের জ্ঞান তো আমার রবের কাছে আছে অমা ইউদরিকা আল্লা সা তা কোনো কারিবা তুমি কি করে জানবে কেয়ামত তো সম্ভবত অত্যন্ত নিকটে আল্লাহ বলছেন সম্ভবত অত্যন্ত নিকটে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন যে অত্যন্ত নিকটে হচ্ছে কেয়ামত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আয়াতটা রয়েছে সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরার তেষট্টি নম্বর আয়াতে পাবেন ঠিক তেমনি আরেকটি আয়াত আল্লাহ সুবানাহ তালা উল্লেখ করেছেন সুরা জিন বাহাত্তর নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ সুবানাহ তালা বলছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্বোধন করে আমাদেরকে বলছেন কুল ইন আদেরি আকারে বোম্মা তো না আমি আজ আলুল্লাহ রব্বি আমাদা আমি জানি না তোমাদের সাথে যেই কিছুর ওয়াদা করা হয়েছে এটা কি খুব শীঘ্রই হবে নাকি এর জন্য আল্লাহ আর একটু লম্বা সময় তোমাদেরকে দেবে এটা আমি জানি না মানে আমাকে এটা জানানো হয়নি রাসুলাম বলছেন এটা আমাকে জানানো হয়নি তার মানে কেমন অত্যন্ত নিকটে রয়েছে তো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যদি জানতেন কবে আমাদেরকে জানিয়ে দিতেন তিনি আমাদেরকে জানাননি তবে কিছু লক্ষণ বলেছে যেটা হচ্ছে আজকের আলোচনার বিষয় তবে কতটা নিকটে এই সম্পর্কে আল্লাহ সুবহানা হুয়া তালা বেশ কিছু কথা বলেছে আপনি কি মনে করেন আজ থেকে চোদ্দশো বছর পার হয়ে গেছে চোদ্দশো তেত্রিশ বছর পার হয়ে চলে গেছে বা বিয়াল্লিশ বছর পার হয়ে চলে গেছে যদি এই আয়াতকে আমরা হিসাব করি তাহলে বিশ বছর ধরেন পার হয়ে গেছে যেখানে আল্লাহ সুবাহ তালা কোরআনে সুরা আল কামার তার শুরুটাই আল্লাহ সুবাহ একটা আয়াত এইভাবে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহ বলছেন একতারাবাতি কামার আল্লাহ বলছেন কেয়ামত অত্যন্ত নিকটে চলে এসেছে কেননা এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে তার মানে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই চাঁদকে দ্বিখণ্ডিত হয়ে যাওয়াটাকে আল্লাহ বলছেন এটা কেয়ামতের ঘনিয়ে আসার সময় এটা ইঙ্গিত করছে যে কেয়ামত অত্যন্ত নিকটে এই আয়াত পার হয়ে চলে গেছে আজ থেকে চোদ্দশো বছর পার হয়ে গেছে আর আল্লাহ সুবানা হুয়াতলা উপর থেকে বলছে দেখো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কেয়ামত কিন্তু অত্যন্ত নিকটে কতটা নিকটে এর চাইতেও বড় ব্যাপার যেটা নিদর্শন আমি মনে করি সেটা হচ্ছে এই আমরা প্রত্যেকে জানি যে যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ তখন থেকে নির্ধারণ করেছে প্রত্যেক যুগে একজন করে রাসুল পাঠাবে এবং সর্বশেষ রাসুল হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না তারপরে পৃথিবী যখন খারাপের দিকে যাবে তাদেরকে হালাক করে দেওয়া হবে আপনি কি ভেবেছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কি সর্বশেষ নবী কি নবী নয় সর্বশেষ নবী আর কোনো নবী আসবে আসবে না এই কোরআনই হচ্ছে সর্বশেষ কিতাব তার মানে কি যখন আল্লাহ সুবানাহতালা পৃথিবীর সূচনা করেছিলেন তখন থেকে নবী আসতে আসতে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তাই নয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমন এবং তার ইন্তেকালই হচ্ছে কিয়ামতের অনেক বড় একটা উজ্জ্বল দৃষ্টান্ত এরপরে তার উম্মত নাকে তেল দিয়ে ঘুমায় কিভাবে যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে যিনি ছিলেন সর্বশেষ নবী এবং রাসুল তার ইন্তেকালের পরে আর কতদিন মাত্র টিকে থাকতে পারে এই পৃথিবী যেখানে আল্লাহ সুবানা তালা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামকে আফা আফা ইমিত্তা ফাহমুল খালিদুন হে নবী যদি আপনি মারা যান তারা কি চিরকাল বাকি থাকবে পৃথিবীতে আল্লাহ বলছেন না এটা হবে না নবসিন জা জাইকাতুল মত প্রত্যেকটা মানুষকে মরতে হবে তার মানে যেখানে আমাদের নবীকে আল্লাহ সুবাহতলা মৃত্যু দিয়ে দিয়েছে আল্লাহ বলছেন আপনি যখন মারা যাচ্ছেন তাহলে পৃথিবীতে আর কোন ব্যক্তি টিকে থাকবে সোর আম্বিয়ার মধ্যে চৌত্রিশ পঁয়ত্রিশে আয়াতগুলো আপনি পেয়ে যাবেন তার রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ইন্তেকালটা ছিল কেয়ামত হয়ে যাওয়ার একেবারে নিকটে চলে আসার অনেক বড় একটা নিদর্শন যেটাকে আমরা অনেকে কিছু মনেই করি না রাসুসলামের ইন্তেকালের মাধ্যম দিয়ে আল্লাহ সুবাহ জানিয়ে দিয়েছে যে পৃথিবীর সময় একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আর হবে না কেন মোহাম্মদ রাসুল্লাহামের নিজে এই হাদিস রয়েছে মোহাম্মদ সাল্লামের নিজের জবান থেকে হাদিস রয়েছে আনাস রাদিল্লাহ তিনি বলছেন কালা রসুল সাল্লাহ আলি সাল্লাম তো আনা ও সাতু কাহা তাইনে উস্তা সাল্লাহ হাদিসটাকে এইভাবে করে দিয়ে তিনি তার দুই আঙ্গুলকে এইভাবে দাঁড় দিয়ে বলেছেন আনা ওয়া আমি এবং কেয়ামত এসেছি এইভাবে এই এর দৃষ্টান্তের সাথে বর্ণনাকারী বলছেন একটার থেকে আরেকটার মর্যাদা যত উঁচু নিচু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর কেয়ামত এসেছে এতটা ডিস্টেন্সের মধ্যে এতটা ডিস্টেন্সের মধ্যে তার মানে কি এই গ্যাপ কতটুকু বাকি যতটুকু ছিদ্র বাকি আপনি জেনে নেন এটা ছিল রাসুল্লাহ সাল্লাম পৃথিবী এখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে রাসুসলামের আগমন করেছে এখানে আর এখান থেকে পৃথিবীর কেয়ামত হয়ে যাবে মাত্র এতটুকু ডিস্টেন্সে এখান থেকে একটা নোট পরিমাণ জায়গা একটা নোক পরিমাণ সময় বাকি আছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আর তার মধ্য থেকে অলরেডি চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে এই নোকের অংশটুকু চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে এবার আপনি ভাবেন যে কেয়ামত হওয়ার আর কতদিন বাকি আছে তারপরও কেন আপনার বুঝতে কষ্ট হচ্ছে যে পৃথিবীর একেবারে শেষ প্রান্তে চলে এসেছে ইমাম বুখারে এবং মুসলিমে হাদিসটাকে কোট করেছেন আপনি পাবেন ইমাম মুসলিমের চুয়ান্ন নম্বর পর্বের হাদিস নাম্বার হচ্ছে দুই সাত হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস এটা এবং ইমাম বুখারি রহমাল কোট করেছেন ছয় হাজার পাঁচশো পাঁচ নম্বরে হাদিসটা পেয়ে যাবেন যে রাসুসলাম বলেছেন যে আমি এবং কেয়ামত এসেছি এতটুকু ডিস্টেন্সের মাধ্যমে এখান থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করে গেছেন আর কিছুটা সময় মাত্র বাকি আছে এই পৃথিবীর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য এই মর্মের নিদর্শন রয়েছে আল্লাহ সুবাহ এত কিছু জানানোর পরেও আল্লাহ সুবাহ বলছেন আমি জানি মানুষ কি বলে মানুষ যে পরকালকে কেয়ামতকে অনেক দূরের মনে করে এটা আল্লাহ তালা ভালো করেই জানে যার ফলেই না মানুষ এরকম উদ্যত্তপূর্ণ কথাবার্তা বলে এমন অসন্তুষ্টিমূলক কথাবার্তা বলে এমন অসন্তুষ্টিমূলক কর্মের মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ তালা কোরআনের করিমের মধ্যে সুরা মারিজ সুরা মারিজ সত্তর নম্বর সুরার মধ্যে আল্লাহ তালা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে যে মানুষ কি মনে করে আর আল্লাহ আমাদেরকে কি তথ্য দিচ্ছে আল্লাহ তালা বলছেন এন্না হোমিয়ারাও না বা ইদা ও নারাহ কারিবা মানুষ মনে করে কেয়ামত বহু দূরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন দাওয়াত নিয়ে এসেছিলেন আবু জাহাল কি জানতো যে বদরের মধ্যে ওর ইন্তিকাল হবে ওর কেয়ামতটা যে কত নিকট এটা কি জানতো আল্লাহ বলছেন তারা এটাকে বহু দূরের মনে করে কিন্তু আমি স্রষ্টা পৃথিবীর আমি দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত নিকটে কতটা নিকটে সুবাহানুল্লাহ একজন নবী আগমন করেছে তার তেরো বছর পরে মক্কার কাফেরদেরকে হালাক করে দেওয়া হয়েছে কতটা নিকটে ছিল তাদের মৃত্যু আজকে বাংলার জমিনের আমাদের মুসলিমদের কতটা আয়ু বাকি আছে এটা আমরা কেউ বলতে পারবো যেই নিদর্শনগুলো রয়েছে কেয়ামত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার বাংলার জমিন ধ্বংস হয়ে যাওয়ার সেই কাজগুলো যখন চারা দিয়ে উঠেছে আমি আর আপনি কি বলতে পারবো যেটা আগামী দশ পঞ্চাশ বা একশো বছরের মধ্যে পুরো বাংলাদেশটাকে আল্লাহ জমিনে তলিয়ে দেবে আজকে আমাদের অবস্থাটা কেমন আমরা জানি না যে এটা কি হতে যাচ্ছে রাসুসামের ওই কথাটা এই না দেরি আমি আমাদা আমি জানি না সেই সময়টা কি এখন খুব নিকটে নাকি আরো কিছু কাল আল্লাহ সুবাহ হুয়াতালা বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে আর রাসুল বলছে এটা আমি জানি না আমরা বলতে পারবো না কিন্তু আমাদের দলিল প্রমাণগুলো বলছে যে আমাদের কেয়ামত কিন্তু খুব নিকটে চলে এসেছে আর অন্যদের কেয়ামত হোক বা না হোক আমাদের প্রত্যেকের নাফসের কেয়ামত অত্যন্ত নিকটে চলে এসেছে যে কেউ আমরা যখন তখন মরে যেতে পারি তবে আল্লাহ সুবানাহ তালার প্রশংসা করি এই জন্যে কেয়ামত ঘটে যাওয়ার মতন পাপ এই পৃথিবীতে নতুন শুরু হয়নি বরং আজ থেকে হয়তো শত শত বছর আগে থেকে সে পাপগুলো হচ্ছে কারণ যেই জমিনে শির্ক হয় সেই জমিনকে আল্লাহ ঘৃণা করে সে জমিনকে আল্লাহ উল্টিয়ে দিতে চাবে সে জমিনকে আল্লাহ ধ্বংস করে দেবে ওই হকে পৌঁছে গেছে কিন্তু এখন পর্যন্ত ওই জমিনগুলো কিন্তু আল্লাহ ধ্বংস করেনি আপনি কি ভেবেছেন জানেন আপনি কি ভেবেছেন ধ্বংস হয় না কেন বা কিছু আপনারা যারা আমার মতো নতুন করে ইসলাম পেয়ে গেছেন কোরআন সুন্না বুঝতে শিখেছেন যাদের বাপদাদা ধর্ম বুঝতো না আপনি আমার মতো আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ আমাদেরকে হেদায়ত করে দিয়েছে আজ থেকে ২০ বছর আগে যদি বাংলার জমিন ধ্বংস হয়ে যেত তাহলে আমি আর আপনি আজকে এখানে বসার মতো তৌফিক পেতাম না আল্লাহ সুবানা হুয়া তালার দয়া যে তিনি বিশটা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে সময় দিয়েছিলেন যার ফলে আমি আর আপনি দাওয়াত পেয়ে এখন ইসলাম ধর্ম পালন করা শুরু করে দিয়েছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আরও শত শত বছর এই পৃথিবীকে বাঁচিয়ে রাখো বাংলাদেশকে তুমি সময় দিয়ে থাকো হতে পারে বাংলার জমিনের বহু নাস্তিক ইসলাম গ্রহণ করবে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তোমার রহমাতে অনেকে হেদায়ত পেয়ে যাবে ওই সময়টুকু পর্যন্ত হয়তো আল্লাহ সুবানাহমাতালা অপেক্ষা করবে কারণ যত মানুষ খারাপ হবে তার মধ্য থেকে যারা ভালো হচ্ছেন যারা তকদির ভালো তারা যে ফিরে আসছেন ওই একটা পার্সন অনেক দামি ওই একজন ব্যক্তি আল্লাহর কাছে মূল্যবান একজন ব্যক্তির কারণে হয়তো আল্লাহ শত শত মানুষকে বাঁচিয়ে রাখে আবার কোনো একজন ব্যক্তির কারণে আল্লাহ শত শত মানুষকে ধ্বংস করে দেয় এক মুসা আলহিসাল্লাম এবং তার জাতি ফেরাউনের কাছ থেকে মুক্ত করার জন্য আল্লাহ ফেরাউন তার সাম্রাজ্য পর্যন্ত আল্লাহ ডুবিয়ে দিয়েছিল তার মানে মুসা আলাহ ইসলামের প্রাণ এবং বনিসের প্রাণটা আল্লাহর কাছে কতটা মূল্যের ছিল আপনি বুঝেন একজন ইমানদার ইমানদারদের মূল্য আল্লাহর কাছে কত আল্লাহ একজন মুসার জন্য পুরো ফেরাউন এবং তার সাম্রাজ্যকে ডুবিয়ে দিতে পারে আল্লাহ কোনো পরবা করে না এটা হচ্ছে আল্লাহ সুবানাহমাতালা অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি বাংলাদেশকে আমাদের এই নেতাদের বা আমাদের পাপের কারণে আল্লাহ তুমি আমাদেরকে হালাক করে দিও না আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করো এবং এতটা সময় আমাদেরকে আল্লাহ তুমি দান করো যাতে আমাদের ওই মুসলিম ভাইগুলো তোমার ইসলামের পথে ফিরে আসতে পারে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবানাহুয়াতালা জানিয়েছেন এন্নাহুম ইয়ারাউনা বাঈদা ও নারাহু কারিবা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিয়ামত অত্যন্ত নিকটে এটা আল্লাহ সুবানাহুয়াতালা সুরা রিজের ছয় এবং সাত নম্বর আয়তে উল্লেখ করে দিয়েছে আল্লাহ তালা বলছেন এই কথাগুলো মানুষের অধিকাংশ বেখেয়ালি থেকে যায় এই যে আজকে জুমার দিন বলা হলো আপনি বেরিয়ে যাবেন আপনি শুনেছেন খেলতামশার ছলে জানেন যখন কোনো মানুষ খেলতামশায় লিপ্ত থাকে ও কথা কিভাবে গ্রহণ করে এটা এই বয়সে হয়তো আপনি বুঝতে পারবেন না ওটা ওই সাত আট নয় বা দশ বিশ বছর পনেরো বছরের ছেলেরা যখন বৃষ্টির মধ্যে ও খেলায় পুরা মত্ত ওকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে দেখ তুই যদি আজকে বৃষ্টির মধ্যে খেলতে যাস তাহলে কিন্তু উপায় নেই তো এটা বাপমা তাকে জানিয়েছে টিচার জানিয়েছে কিন্তু যখন ও মজা পেয়ে গেছে ওই কথা ভুলে গেছে ভুলে গেছে ও দেখছে যে ওকে ওকে উপর থেকে আমাদের সাথে এটা ঘটেছে আমাদের দাদি বা যারা শাসন করতো উপর থেকে বলছে আসবি কি আসবি না আমাদের কোনো পাত্তাও নাই আমরা জানি আগে খেলি তারপরে দেখা যাবে দেখো যখন আমাদের দুই তিন ঘন্টা পার হয়ে গেছে এখন গোসল করে বাসায় এসেছি তখন বোঝা গেছে যে ওই ধমকটা কত বড় ধমক ছিল এখন আমরা চোখের পানি ঝরেছে তা আল্লাহ সুবাহানা হুয়া তালা যখনই আমাদেরকে কোনো উপদেশ দেয় আল্লাহ বলছেন এই লোকগুলো সেই উপদেশটাকে গ্রহণ তো করে শোনে কিন্তু খেলতাম সাহেব ছলে যেমন শোনে তেমন মানে আর এখন খেলতাম সাহেব ব্যস্ত আল্লাহর উপদেশটাকে তারা অতটা কদর করতে জানে না যতটা তাকে কদর করা উচিত ছিল তাই আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনে সুরা আম্বিয়ার শুরুতেই এই কথাগুলো দিয়ে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ বলছেন ইকতারাবালিনাসে হিসাব হুম ফি ফে ও অহম আল্লাহ শুধু কেয়ামত বলেনি আর কেয়ামত হয়ে যাওয়ার পরেই কি ঘটবে কেয়ামত হয়ে যাওয়ার পরেই আপনাকে আমাকে হাসরের মাঠে দাঁড়াতে হবে আমাদের হিসাব কিতাব নিয়ে আমাদের হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই জন্য আল্লাহ কেয়ামত বলেনি আল্লাহ কি বলেছে সে হিসাব হুম মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে এসেছে অহম আল্লাহ সুবাহ বলছেন হিসাব ওহম অহম ফি গফলাতিম মৌরিদুন আল্লাহ বলছেন ওরা গাফিলিতে হয়ে আছে এবং মুখ ফিরিয়ে রেখেছে এই মুখ ফিরানোটা কিভাবে নিজের অন্তর থেকে নয় বলছে মুখ ফিরিয়ে আছে গাফিলতিতে তার মানে এইগুলো অতটা স্ট্রং নয় বা আল্লাহ হয়তো মাফ করবে আমরা তো মুসলিম এই ভাইবে গুমরা হয়ে আছে আল্লাহ সুবাহ বলছেন গফলাতিম মৌরিদুন আল্লাহ বলছেন যখনই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কোনো উপদেশ শোনানো হয় ইল্লাস্তামা তারা শুনে বটে কিন্তু ইয়াল আবুন খেলতামশা করা বাচ্চা যেমন তার গার্জেনের কথা শুনে তারাও আল্লাহ সোবানা হুয়া তালার কথাটাকে এইভাবে খেলতামশার শুনে চলে শুনেছে আল্লাহ বলছেন লাহিয়াতান বহুম তাদের অন্তর হচ্ছে বিক্ষিপ্ত তাদের অন্তর লাহিয়া মানে একেবারে হাওয়ার মধ্যে ভেসে বেড়াচ্ছে মানে তাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ যে মরার পরে তাকে ধরবে সেই কথাটাকে এমনভাবে ভুলে গেছে যেমন একজন অবিশ্বাসী ভুলে গেছে কাফের যেমন পরকাল সম্পর্কে উদাসীন আজকে আমাদের অধিকাংশ মুসলিমরা এই ধর্মকর্ম থেকে এইভাবে উদাসীন হয়ে গেছে যেমন তারা জানেই না যে আসলে তাকে মরলে জবাব দিতে হবে সেটা জানে না আল্লাহ সোবানা হুয়া তালার মূলনীতির কথা সে ভুলে গেছে কিন্তু সে ধোকায় পরে বলে আল্লাহ গাফুর রাহিম দয়াশীল আজকে একটা কথা আমি ভাবছিলাম এভাবে তখন নিজের গুমরাহিটাকে আবার নিজে রিপিট করলাম সেটা কি আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ সুবানাহতালা যদি ওই ব্যক্তিদেরকে ক্ষমা করে দিত যারা হয়তো জানেই না শিরিককে জিনিস আমরা অনেক মনে করি অনেক সময় এরকম আজকে তো কোরআন হাদিসের চর্চা বাংলাদেশের খুব আনাচে কানাচে বয়ে বেড়াচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগে কেউ বলতো না যে এটা তাওহিদ এটা শিরক এটা বেদাত তখন আমাদের মনে কি হয় যদি আল্লাহ এদেরকে মাফ করে দিত সুবাহান আল্লাহ আল্লাহ যদি সত্যি সত্যি তাদের সাথে এরকম দয়া করে তো তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কিন্তু চট করে আমার এর বিপরীত নেগেটিভ চিন্তাটা চলে আসলো আল্লাহ সুবানা হুয়া যদি এই চিন্তার কারণে আমাদেরকে ধরে যে আমি কি তোমাকে আমার ইচ্ছা এবং আমার আমার কমান্ড সম্পর্কে তোমার জ্ঞানই দেই নেই তোমাকে আমি জ্ঞান দেই নেই আমি কি কোরআন আয়াত নাজিল করিনি যে কাকে আমি ক্ষমা করব কাকে আমি করব না কোন সিচুয়েশনে সে ক্ষমা পাবে কোন সিচুয়েশনে সে ক্ষমা পাবে না আমি আল্লাহকে তোমার কাছে সেই আয়াত নাজিল করিনি তার মানে তারপরে কেন তুমি এর বিপক্ষে অবস্থান নিয়েছো তোমার অন্তরে কেন এই চিন্তা এসেছে যে একটা লোক শিরিক করার পর আল্লাহ তাকে ক্ষমা করে দেবে যেই বক্তা আমাদের সমাজের এত বড় পিএইচডিওয়ালা ডিগ্রিধারী ব্যক্তি যদি বলতে পারে যে মুসলিমের শির্ক আর মক্কার কাফেরের শির্ক এক না যেই ব্যক্তি বলে লাইলা হাইল্লাহ তার কবরে সেজদা করা আর মক্কার মুশ্রেকদের যারা লাইলা হাইল্লাহ বলেনি তাদের সেজদা করা এক না এই ব্যক্তির ইমান যদি এটা হয় তাহলে এই জাতির কি অবস্থা হবে আপনি কি ভেবেছেন যেই ব্যক্তি মুখে বলে লাইলাহা ইল্লাল্লাহ আবার সেজদাও করে আপনি বললেন এই মুখের লাইলাহা ইল্লাল্লাহ এটা তার একটা জুমলা মাত্র এটা তার এই তাকে পবিত্র করতে পারবে না ওই সিজদাটাই হচ্ছে তার জন্য মারাত্মক মক্কার মোশরেকরা আল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ না বলে যেমন ডুবেছে আপনি লাইলাহা ইল্লাল্লাহ বলেও ডুববেন যদি এই কর্ম আপনার মধ্যে বিরাজ থাকে আপনি কম্পেয়ার করবেন যে মুসলিমদের শিরিক আর অমুসলিমদের শিরিক এক না সুবহানাল্লাহ এটা তাও হিদ এই জন্য বারবার আমাদের আলেমরা বলা হয় যে আপনি সঠিক মানহাজের উপরে আসেন কোরআন সুন্নাকে ওইভাবে বোঝেন যেইভাবে আল্লাহ এবং তার রাসুলের রাসুলকে শিক্ষা দিয়েছেন রাসুল থেকে যেইভাবে সাহাবা একরামরা পেয়েছিল ওই মেন্টালিটি ওই বিশ্বাসের উপরে আপনি মরেন তাহলে নাজাত পাবেন না কিন্তু নাজাত পাবেন না আল্লাহ সুবানাহমাতলা কোরআনের একাধিক আয়াত আমাদেরকে তালকিন করে দিয়েছে আপনি পড়ুন সুরা বাকারার একশো সাঁত্রিশ নম্বর আয়াতটি আল্লাহ বলছেন ওয়াইন আমানু বে মেসলিমা আমান তুম্বে ফাঁকা দেহ তাদাও ওয়াইন তাওয়াল্লাহ ফাইন নামা হোম শিকাক আল্লাহ সুবাহানহমাতলা বলছেন যদি আজকে তোমরা আমার উপরে যেইভাবে ইমান এনেছ যদি তারাও ইমান আনে তোমাদের মতো করে তাহলে নাজাদ পাবে না নাজাদ পাবে না তাহলেই হেদায়ত পাবে অতএব ইমান হতে হবে আল্লাহ এবং তার রাসুলের রাসুল সাল্লাহ সাল্লামের এবং সাহাবা একরামের যেমন ছিল তেমন অতএব আমাদেরকে কি করতে হবে কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসতে হবে তো আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালার ইচ্ছার ক্ষেত্রে নিজের বিবেককে যেন প্রাধান্য না দিই নিজের বিবেককে যেন প্রাধান্য না দিই আল্লাহ সুবাহানা হুয়া তালা যার সম্পর্কে যতটা ধমক দিয়েছে আপনাকে ওই সেন্সে চলতে হবে আল্লাহ বলেছে কোনো ব্যক্তি যদি শিরিক করে আমি তাকে মাফ করব না অতএব আপনি মাফ নাজাব চাইলে শিরিক থেকে বাঁচতে হবে কোনো হিটলারে চলবে না যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে আমি তো জানতাম না এগুলো চলবে না কাল কেয়ামতের মাঠে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমি কি তোমার কাছে রাসুল পাঠাইনি এটা আল্লাহ বলবে কেয়ামতের মাঠে জাহান নামের ফেরেস্তারা যখন জাহান নামে যাবে ফেরেস্তারা তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা এখানে কেন আলামিয়া আতিকুম নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি কালো বালা আমাদের কাছে সতর্ককারী এসেছিল এটা বলে দিবে আল্লাহ সুবাহতাল্লাহ বলে দিয়েছে আমাদেরকে অলরেডি অতএব কোনো হিটলারি চলবে না এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্না যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় আমাদেরকে সেটা করতে হবে তা আল্লাহ আহমতালা বলছেন একতারাব আলী নাসে হিসাব হুমফি গফলাতি মৌরিদুন মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে এসেছে অথচ সেই ব্যক্তি খেলতাম সাই লিপ্ত লাহিয়াতান বহুম তার অন্তর হচ্ছে ওই দুদুল্যমান একটা বাচ্চার অন্তর যেমন এই মনে থাকে এই ভুলে যায় আল্লাহ বলছেন আমার জিকির থেকে এইভাবে তারা দূরে সরে গেছে কেয়ামতের মাঠে আল্লাহ কিন্তু আপনাকে ভুলে যাবে এই সম্পর্কে বলেছিলাম কোনো একটা বক্তব্য আপনাকে স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে এই মা বোন যখন চুলার মধ্যে বাদ বসায় বা দুধ বসায় ভুলে যায় কি রেজাল্ট হয় কি রেজাল্ট কি হয় সে বাদ পোড়া লেগে যায় দুধ পড়ে যায় তাই নয় এই কাজটা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে করে তাও হবে আর ভুলে করে করলে তাও হবে কারণ চুলা বাড়ানো ছিল সে যে ভুলে ভুলে করেছে তার মনে কি তার লস হয় নাই বলেন যেই ব্যক্তি ভুলে কাজটা করবে তার লস হবে না লস হবে সে ভুলে গেছে ততক্ষণ পর্যন্ত সে চুলা বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত তার স্মরণ না আসতেছে তাই নয় এমনটাই ঘটে আল্লাহ সুবহানা হুয়া তালা ঠিক একই থিওরি আপনার আমার কাছে পেশ করেছে আল্লাহ বলেনি যে সালাদ পড়তে হবে তুমি অস্বীকার করেছো আল্লাহ বলেনি যে আমার বন্দিকি করতে হবে তুমি অস্বীকার করেছো আল্লাহ অস্বীকার কথাটা বলেনি আল্লাহ কেয়ামতের মাঠে তাকে এই কথা বলবে বান্দা তুমি আমার সেজদা করতে হবে ইবাদত করতে হবে এটা তুমি ভুলে গিয়েছিলে আল্লাহ বলবে না তুমি অস্বীকার করেছিলে আল্লাহ বলছে তুমি ভুলে গিয়েছিলে আজকে আমি তোমাকে জাহান নামে নিক্ষেপ করব এবং আমি আল্লাহ স্রষ্টা ভুলে যাব যে তোকে জাহান নাম থেকে উঠাতে হবে এ কথাটা আমি ভুলে যাব আল্লাহ বলে আমি তোকে অস্বীকার করবো না তুই আমার বান্দা তুই মুসলিম ছিলি মুসলমানের ঘরের সন্তান আমি এটা অস্বীকার করতেছি না কিন্তু মুসলিমের ঘরের সন্তান হয়ে যখন তুই সেজদা করতে ভুলে গিয়েছিলি যার ফলে আজকে তোকে জাহান নামে ফেলবো এবং আমি আল্লাহ ভুলে যাব যে তোকে উদ্ধার করতে হবে তার মানে আল্লাহ যদি কেমন মানে আল্লাহ যদি শত শত বছর যখন আল্লাহ যদি ইচ্ছাই না করে যে ওকে উঠাতে হবে ওকে কি উঠাতে পারবে জাহান্নামের আগুন থেকে ঠিক এই কথাটা আল্লাহ সোবানা হাতালা বলেছে কোরআনের একাধিক আয়াতে পাবেন আপনি সুরা সেজদার বারো থেকে নিয়ে তেরো চোদ্দ আয়াতটা পড়েন আপনি পেয়ে যাবেন আল্লাহ সোবানা হাতালা সুরা তোহার মধ্যে উল্লেখ করে দিয়েছেন একজন ব্যক্তিকে যখন অন্ধ করে উঠানো হবে বলবে রব্বি লিমা হাসার তানি আমা ওকাদে কোন তো বাসিরা আমি তো দুনিয়ার মধ্যে দেখতে পেতাম আজকে কেন আমাকে হাসরের মাঠে অন্ধ করে উঠানো হয়েছে সেখানে আল্লাহ সুবানা হুয়া তালা এই কথাটাই বলবে যে কেন তোমাকে অন্ধ করা হয়ে গেছে ওকাদ আতৎকা আয়াতুনা ফানাসি তাহা তুমি আমার নিদর্শনকে যেমন ভুলে গিয়েছিলে আজকেও আমি তোমার চক্ষু দিতে হবে এটা আমি আল্লাহ ভুলে গেলাম আল্লাহ বলেনি অস্বীকার করেছেন আল্লাহ বলেনি যে আমি তোমাকে অস্বীকার করছি তুমি আমার বান্দা কিন্তু তোমার দৃষ্টিশক্তি আমি দেইনি ইচ্ছা করে দিইনি যেমন তুমি ইচ্ছা করে সালাদ ছেড়ে দিয়েছো আজকে অধিকাংশ বেনামাজি কি মনে করে আমরা তো অস্বীকার করি না আপনি অস্বীকার করেননি আল্লাহ আপনাকে বান্দা হিসেবে অস্বীকার করবে না আল্লাহ জাস্ট এতটাই বলবে তুমি যখন ভুলে গিয়ে নামাজকে ছেড়ে দিয়েছিলে তোমাকে জাহান্নাম থেকে উঠাতে হবে আমি আল্লাহ ভুলে গেলাম দেখে তোকে কে এখন উদ্ধার করে রেজাল্ট কী হবে আপনি বলেন আল্লাহ ইচ্ছা করে আপনাকে ফেলুক অথবা ভুলে ফেলে রাখুক শাস্তি তো আপনি ভোগ করবেন অতএব এই তালবাহানা চলবে না আল্লাহ যেহেতু আমাদেরকে জানিয়ে দিয়েছে ইবাদতের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ আপনাকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয় আজানের ব্যবস্থা কেন করা হয়েছে আল্লাহ বলে দিত নামাজের ওয়াক্ত হয়ে গেলে তোমরা তোমাদের নামাজ পড়ে নিও কিন্তু আল্লাহ সুবানা হুয়া তালা একজন দায়িত্বশীল দাঁড় করিয়ে দিয়েছে যে পাঁচবার এখান থেকে আমাদেরকে ডাকা হয় হাই আল্লাহ সালাহ আসো নামাজের দিকে রিপিট করা হয় এবং বলা হয় হাই আল ফালাহ নাজাতের বাণীটাও জানিয়ে দেওয়া হয়েছে এটাই নাজাত আসো নাজাতের দিকে এটাই হচ্ছে কল্যাণ কিন্তু কোনো ব্যক্তি যদি না শোনে তখন আল্লাহ সুবানাহুয়া তালাকে দোষারোপ করবেন যে আল্লাহ আমি শুনতাম না জানতাম না বা বেখেলে থেকে গেছি আপনি ঘরের টাইম দেখেননি কিন্তু মহাজিন তো আপনাকে স্মরণ করিয়ে দিয়েছে এই অ্যালার্ম পাঁচ অক্ত আল্লাহর পক্ষ থেকে সেটেল করে সেটেল করে দেওয়া হয়েছে এর বেতন এর জন্য আপনাকে খরচ করতে হয় না কোনো না কোনোভাবে চলে যাচ্ছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটাকে চালিয়ে দেওয়া হয়েছে পাঁচবার আপনাকে সজাগ করে দেওয়া হয় হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ ফালাহ এটাই হচ্ছে নাজাত তারপরে বলবেন আপনি গাফের এটা মানে অসম্ভব ব্যাপার আল্লাহ সুবাহ এটাকে গ্রহণ করবে না তা আল্লাহ সুবাহ হুয়াতলা বলছেন কেয়ামত অত্যন্ত কাছে চলে এসেছে